দিয়াছে তার মনেতে এখন নাকি অন্য কেউ আছে ওরে তার সাথে হইতো কথা সারা রাত ঘর সেই মেয়েটা এখন নাকি করছে আমায় ওই মেয়ে আমার সরল মনে ধোকা দিয়াছে তার মনেতে এখন নাকি অন্য কেউ আছে মোহে তার সাথে হইত কথা সারা রাত ভর সেই মেয়েটা এখন নাকি করছে আমায় পরে সুখের স্বপ্ন দেখবি রে তুই আমায় লইলি না তোর স্বপনে গেলাম আমি তোরে পাইলাম না পরে সুখের স্বপ্ন দেখবি রে তুই আমায় লইলি না স্বপনে গেলাম আমি তোরে পাইলাম না প্রতিদিনই স্বপ্নের দেশে যাই স্বপ্নের দেশে গিয়ায় আমি তারে খুঁজা পাই চাঁদমা মাছ টিপ দিয়ে যায় কার সে কপালে কার বুকেতে ঘুমিয়ে তুমি হাস্য সুখেতে তাই তো এখন প্রতিদিনই স্বপ্নের দেশে যাই স্বপ্নের দেশে গিয়ায় আমি তারে খুঁজা পাই চাঁদমা মামা টিপ দিয়ে যায় কার সে কপালে কার বুকেতে ঘুমিয়ে তুমি হাসছো সুখেতে ওরে সুখের স্বপ্ন দেখবি রে তুই আমায় লইলি না তোর স্বপনে গেলাম আমি তোরে পাই সুখের স্বপন দেখবি রে তুই আমায় লইলি না তোর স্বপনে গেলাম ডায়রি আজ পুরনো হলো দেখা হয়নি রে ডায়েরির পাতা জুড়ে শুধু তুই আছিস রে চার দেয়ালে বন্দি এখন তোরই কারণে ভালোই ছিলাম আমি আমার পুরনো দিনে ডায়রি আজ পুরনো হলো দেখা হয়নি শুধু তুই আছিস রে চার দেয়ালে বন্দি এখন তোরই কারণে ভালোই ছিলাম আমি আমার পুরনো দিনে ওর সুখের স্বপ্ন দেখবি রে তুই আমায় লইনি না তোর স্বপনে গেলাম আমি তোরে পাইলাম না ওর সুখের স্বপ্ন দেখবি রে তুই আমায় লইনি supone que